তো গাইস দেখি চলো এখানে ড্রপে কি পাওয়া যায় দেখি আরে আরে আরে আরে এডাব্লিউএম পেয়ে গেছি চলো গাইস তো তাহলে এডাব্লিউএম দিয়েই পুরো ম্যাচটা খেলে ফেলবো চলো দেখি কোনো এনিমি পাই কি না আরে আরে একটা এনিমি চলে এলো আরে ভাই দেখি হেডশট মারার চেষ্টা করি লাগে তো আরে আরে ভাই ড্যামেজ দিয়েছে ওরে বাবা রে তো গাইস হিল করে নেওয়া দরকার আমাদের তো দেখি করে নিই একটু hello guys welcome back to my channel তো নিয়ে আসলাম তোমাদের জন্য আর একটা ম্যাচ তো তোমরা ভাবছো হয়তো যে আমি ব্লগ চ্যানেলে আমি গেম ইউজ মানে করতে যাচ্ছি তো দেখি চলো তো গাইস গেমেতে একটা আপডেট দিচ্ছে এখন তো ওটা নতুন একটা ক্যারেক্টারের জন্য দিচ্ছে তো দেখি গেমটা এবারে কেমন শো করে আগের মতন তো আর ভালো লাগে না গেম খেলতে তবুও তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্টের জন্য ভিডিও নিয়ে আসতে চলেছি আমি তো চলো দেখা যাক গেমের মধ্যে ঢুকলাম চলে আসো প্লেন বাবা চলে আসো চলে এলো প্লেনে চলে এলাম চলো তো গাইস নামবো এখন পিকের মধ্যে তো দেখি কত কিল করতে পারি চলো তোমরা দেখো ল্যান্ডিং হচ্ছে চলো চলো চলো ল্যান্ডিং ল্যান্ডিং তো গাইজ দেখবো এখানে কোনো রকম এনিমি পাই কি গাইজ তো এনিমি একটা এখানে নামছে দুটো গাইজ দুটো এনিমি নামছে এখানে তো চলো যাই ঢুকে পড়ি কোনো একটা ঘরের মধ্যে চলো এই ঘরটার মধ্যেই ঢুকবো দেখি কি গান পাই তো দেখি ও guys MP forty my favourite গান চলো একটা গ্লোয়াল পেলাম এম ফর এ ওয়ান পেলাম মেডিকেট চলো ভাই বাই এম এমবি ফোরটি তো একদম একসাথে এমবি ফোরটি পাচ্ছি এখানে মনে হয় কোনো এরকম এনিমি আছে তো গাইস তোমরা একটুকুনি মানে আমাকে একটু সাপোর্ট করো কারণ আমি এই চ্যানেলের মধ্যে কিছু কিছু মানে ব্লগ ব্লগ ছাড়বো কারণ ব্লগের চ্যানেলটা আমার বানানো আছে ব্লগের জন্য কিন্তু বাট আমি গেম ইউজ করছি তো গেম ইউজ করছি যার কারণে কারণ আমার বন্ধুবান্ধবরা বলে যে গেমের কন্টেন্ট ছাড়লে তো কিছু কিছু সাবস্ক্রাইব করতে পারে কিছু কিছু গেমের জন্য করতে পারে কিছু কিছু ব্লগের জন্য করতে পারে তো গাইস আমরা আজকে আর এই নিয়ে মর রে ভাই মর রে কেমন লাগলো মজা কেমন লাগলো তো গাইস চলো তো হ্যাঁ যেটা বলছিলাম তো সব বলে যে গেমের কন্টেন্ট কিংবা কোনো রকম কন্টেন্ট ছাড়লেই চলবে কিন্তু মানে ওটায় কোনো রকম মজা যাতে আসে তো চেষ্টা করবো গাইজ তোমাদেরকে মজা দেওয়ার যে আমি মানে তোমাদেরকে কোনো রকম খুশি করতে পারি যাতে হাসির হাসির ভিডিও নিয়ে আসতে পারি তো গাইজ এখন ব্লগ এখন মানে শ্যুট করছি না কারণ একটু প্রবলেম হয়ে গেছে আমার মোবাইলের একটু ক্যামেরাটা আমি তো কারণ মোবাইলেতে ইউজ করছি তো ক্যামেরাটার জন্য একটু প্রবলেম হয়ে গেছে তো লাইভ স্ট্রিম করবো আমি ফেসবুক পেজে তো গাইজ আমার এতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আর তোমরা গিয়ে একটু ফলো করে দিও ব্যাস রিকোয়েস্ট রইল আর গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাকে একটু সাপোর্ট করো গাইজ তোমাদের জন্যই এইসব ভিডিওগুলো নিয়ে আসা যার কারণে চলো দেখি এখানে কোনো রকম গাড়ি ড্রপ করেছে চলো একটা ড্রপটা লুট করে আসি দেখি কোনো রকম কি গান পাই ভাই সাহ এডাব্লিউ ফেভারেট গান ভাই ফেভারেট গান তো চলো দেখি এডাব্লিউএম নিয়ে পুরোটা ম্যাচ খেলে নেওয়া লাগবে ও ভাই এনিমি চলে এসেছে চলো একটা হেডশট দেওয়ার চেষ্টা করবো আশা করি ভাই পুরো ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে ফুল ড্যামেজ ফুল চলো দেখি কি করা যায় ভাই কি ড্যামেজটাই না দিল আর একটা হেডশট লাগবে দেখি হেডশটটা লাগাবার চেষ্টা করি ভাই লেগে যা রে ভাই লেগে যা লেগে যা একটা লাখ ভাই রাশ লেগেছে তো দেখি চলো রাশ যাক আর একটা মোবাইল হাতে হেডশট গাইজ তো লাগে না কারণ আমার কাছে তো আমি তো গান স্ক্রিন ছাড়া খেলি বেশিরভাগ কারণ আমার আইডি যে পুরোনো গোল্ড আইডি ছিল তো গাইস আমার আইডি হ্যাক হয়ে গেছে তো একটা বন্ধুকে দিয়েছিলাম যার কারণে মানে সে হ্যাক করে নিয়েছে কোনো রকম করে তো সে আইডিটা তো আর ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না ভাবছিলাম আমি গেমটাই ছেড়ে দেবো বাট গেমটা এমনই একটা মানে নেশা হয়ে গেছে যে গেমটা আমি ছাড়তে পারি না কোনো রকম করেও ছাড়তে পারছি না লাইফ তো এই গেম দিয়ে আমি যদি কিছু করতে পারি বাড়ির লোক সব বলে যে গেম খেলা ছেড়ে দাও গেম খেলা ছেড়ে দাও বাট আমি গেম ছাড়তে পারছি না কোনো রকম করে যদি গাইস ফ্যামিলি বলছে গেম ছেড়ে দিতে কিন্তু আমি গেমটা ছাড়তে পারছি না কিন্তু বলছে যে গেমের মধ্যে গেম খেলে কি কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না এরকম কোনো বলছে যে যার কারণে আমার এই গেমগুলো আপলোড করা লাগবে তো চলো দেখি এখান থেকে কোনো রকম এনিমি পাই কি না জিপ লাইন ধরবো চলো আরে গাইস না हेडशॉट ओ भाई ना हेडशॉट हेडशॉट गाइस लगे गाइस अरे भाई चार डैमेज दिच्छे ये सब गाइस देखबो একে हेडशॉट मारते वाली की अरे भाई वो तो बेरोच्चे ना भाई মুখ দেখাচ্ছে না ওরে ভাই সব কি কি এসব ভাই কি খেলছে আরে ভাই ক্লাস করতে আসছে ও ভাই এ মিস্টেক ফুল মিস্টেক ভাই ফুল মিস্টেক মার ও গাইস আরে যা যা গাইস পুরো ভিডিওটা বেকার হয়ে তো চলো গাইস এখানে গেমটা শেষ করলাম তো একটু আমাকে সাপোর্ট করো গাইস আমি নতুন নতুন কন্টেন্টের ভিডিও নিয়ে আসার জন্য गाइस बाय चलो tata love you bye bye